সবার জনপ্রিয় মুখ হিরু আলম হিরু আলম নায়ক গায়ক অভিনেতা ফিল্ম ডিরেক্টর রাজনীতিবিদ তবে সবসময় সব কাজে হয়তো অপমান অপদস্থ আলোচনা সমালোচনা তার একমাত্র সম্বল তবে এবার বড় ধরনের অপমান করল নাট্যকার মামুনুল শাহী হিরু আলম দেখতে সুন্দর না পড়ালেখা নেই শরীর স্বাস্থ্য তেমন নেই সব দিকে যেন তার পতন তারপরেও তিনি সবসময় ভাইরাল ট্রফিতে থাকেন এজন্য হয়তো সবার ধারণা এই অযোগ্য মানুষটি এই অযোগ্য মানুষটিকে কেন মানুষ ভালোবাসে কি আছে তার মধ্যে দুবাই পর্যন্ত সে প্রোগ্রাম করলো অথচ বাংলাদেশের থেকে আরো বড় সেলিব্রিটির নায়ক নায়িকা পড়ে আছে কি আছে তার ভিতর তবে এবার হিরো আলম রেগে গিয়ে বলেছেন আমি আত্মহত্যা করে দেখিয়ে দিব আমি চলে যাব দেশ ছেড়ে সমাজ ছেড়ে পরে আপনারা বাঁচবেন যারা আমাকে প্রতিনিয়ত অপমান করে প্রিয় দর্শক আমরা আসলে হিরো আলমদের মতো মানুষকে ছোট করে না দেখে অপমান না করে আমরা তাদেরকে উৎসাহিত দিতে পারি আর হিরো আলমদের মতো মানুষ যদি অনলাইন জগতে ট্রেনিংয়ে না থাকে তাহলে অনলাইনে যারা বিজনেস করে অনলাইনে যারা ইনকাম করে মোবাইল সাংবাদিক হইতে টিভি সাংবাদিক পর্যন্ত তাদের ইনকাম কোথায় তারা তারা তারা তো ইনকাম করতে হবে তাদের ইনকামের জন্য প্রয়োজন নিত্য নতুন ট্রফিক নিউজ সংগ্রহ করা তো হিরো আলমদের মতো মানুষ আছে বিদায় নিউজ প্যাট্রোলগুলি চলতেছে তাই না তাই ওনাদেরকে নিয়ে ট্রল করার চাইতে ট্রল না না করাটাই ভালো কারণ পৃথিবীর সব মানুষ যে যার মতো করে চলার অধিকার রয়েছে এবং সব মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তবে কে কতটুকু সুন্দর হবে ভালো খারাপ হবে কাকে কিভাবে তৈরি করবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন এবং আল্লাহ তালাই নিজেই তৈরি করে পাঠিয়েছেন পৃথিবীকে কার ভাগ্যের চাকা কোথাও কোথায় গিয়ে ঘুরিয়ে যায় সেটা কেউ বলতে পারে না এমনও রয়েছে একজন রিক্সা চালক মানুষ পাঁচ দশ বছর পরে কুটিপতি হয়ে গিয়েছে অথচ তার লেখাপড়া নেই কার ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে কে কিভাবে ভাইরাল হয় সেলিব্রিটি হয় কে কিভাবে টাকা ইনকাম করবে সবগুলা দায়িত্ব হচ্ছে তার নিজের উপরে এবং ভাগ্যের চাকা ঘুরানোর মালিক হচ্ছে আল্লাহ তালা প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন